সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে যাচ্ছি পাঁচটা টপ লো কম্পিটিশন সার্ভিস নিয়ে এবং যারা এসিও ক্যাটাগরিতে কাজ করেন বা নতুন এসিও শিখতেছেন আপনারা জানেন না যে এসিওর কোন ক্যাটাগরি বা কোন সার্ভিসগুলো নিয়ে নতুন অবস্থায় কাজ করলে আপনি খুব দ্রুত সাকসেস হতে পারবেন এবং দ্রুত ইনকাম করতে পারবেন যদি আপনারা এসিও ক্যাটাগরিতে কাজ করে থাকেন বা কাজ শিখতেছেন আর যদি নাও শিখে থাকেন সমস্যা নাই আপনি আমি যে কিওয়ার্ডগুলো লিখে সার্চ করব আপনি জাস্ট ওই কিওয়ার্ড লিখেই ইউটিউবে যা সার্চ করবেন যে এই সার্ভিসটা বাংলা টিউটোরিয়াল বা ধরেন আমি এক্সাম্পল যদি বলি যেমন ওয়েবসাইট অডিট বা SEO audit e Bangla tutorial তাহলে অনেক বাংলাদেশি টিউটোরিয়াল পাবেন মাত্র আধা ঘন্টার একটা ভিডিও দেখে একটা কাজ শিখে ফেলতে পারবেন আপনি চাইলে প্রতিটা কাজেরই আলাদা আলাদা কিন্তু ভিডিও পাবেন ঠিক আছে এই কাজগুলোর তো এটা নিয়ে সেখানে কোনো প্রবলেম হবে না জাস্ট আপনাকে সার্ভিসগুলো সম্পর্কে জানা থাকতে হবে যে এই সার্ভিসটা নিলে আমি খুব দ্রুত সাকসেস হতে পারবো তাহলে যারা এসিও নিয়ে কাজ করার চিন্তা মনে করতেছেন তাদের জন্য মনে হয় আজকের ক্লাসটা বেস্ট হতে যাচ্ছে চলুন আমরা দেখি টপ পাঁচটা লো কম্পিটিশন সার্ভিসগুলো কি কি তো আমরা এখানে প্রথমে আসি আমরা সার্চ করতে পারি ওয়েবসাইট এগুলো একদম সিম্পল কাজ যে কেউ এটা করতে পারে একটা ক্লিকের কাজ মাত্র ওয়েবসাইট অডিট ওয়েবসাইট অডিট লিখে সার্চ করবেন আপনি মাত্র আপনার প্রতিযোগী মাত্র সাতাশশো আশিটা আপনার প্রতিযোগী অল অফলাইনে হচ্ছে সাতাশশো আশিটা এবং যদি আপনি অনলাইনে দেখেন তাহলে আপনি দেখবেন যে আপনার প্রতিযোগী মাত্র দুশো সার্ভিস মাত্র দুশো আপনি যেদিনকে গিক পাবলিশ করবেন মানে এই কাজটা শেখার পরে আপনি যেখান থেকে শিখবেন কাজটা শেখার পরে যেদিনকে আপনি সার্ভিসটা লঞ্চ করবেন এক থেকে তিন দিনের ভিতরে আপনার গিক ফার্স্ট পজিশনে আই হোপ যে র্যাঙ্ক করবে কারণ এখানে খুব একটা সার্ভিস নেই দুই থেকে তিন তিনটা চারটা পৃষ্ঠা পর্যন্ত আছে ঠিক আছে তাহলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু র্যাঙ্ক করাইতে পারবেন আপনার গিক এবং যদি র্যাঙ্কিংয়ে থাকে তাহলে কিন্তু আপনি মাস্ট বি অর্ডার জেনারেট করতে পারবেন ঠিক আছে তো এই একজন তিনি প্রায় এক হাজার প্লাস কাজ করে ফেলছে ষাট ডলার করে নেয় বর্তমানে তার পাঁচটা অর্ডার রানিং আছে তার তিনটা প্যাকেজ আছে একটা হচ্ছে বেসিক স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম তিনি প্রিমিয়ামেতে নিতেছে একশো তিরিশ ডলার এবং স্ট্যান্ডার্ডে নিচ্ছে নব্বই ডলার এবং বেসিকে নিচ্ছে ষাট ডলার আপনি চাইলে এই সার্ভিসটা অনায়াসে দিতে পারেন কারণ এখানে টপ প্লেটের সেলার হয়ে যদি এই সার্ভিসটা দেয় তাহলে আপনি কেন দিতে পারবেন না আর এটা কিন্তু খুবই মোটামুটি খুবই জনপ্রিয় সার্ভিস দেখেন অনেকে আছে একশো তিরাশি সাঁত্রিশ এগুলো নতুন সেলার তিনশো চৌত্রিশ হুম তারপরে এগারো এরকম দেখেন ভালোই কাজ পাচ্ছে একশো অষ্টাশি টপ রিলেটেড স্যালারি বেশি এখানে হ্যাঁ তো আপনি চাইলে কিন্তু কম প্রাইস আপনি পাঁচ ডলার থেকে শুরু করেন পাঁচ ডলার থেকে শুরু করে যখন রিভিউ হয়ে যাবে অনেক তখন আপনি অন্য ক্যাটা মানে ডলারটা বাড়াই দিতে পারবেন তো আই হোপ যে আপনি অর্ডার পাবেন এখানে চারশো তিনশো আশা করি যে আপনি বুঝতে পারতেছেন এখানে কি পরিমাণ কাজের চাহিদা আছে তো আপনি চাইলে এই সার্ভিসটা অনায়াসে দিতে পারেন এখানে তো এই একটা সার্ভিস আছে ওয়েবসাইট অডিট তো আপনি যদি যদি দেখাই আপনাদেরকে যদি এটা শিখতে চান তাহলে কিভাবে শিখবেন গুগলে যা সার্চ করবেন সরি ইউটিউবে যা সার্চ করতে পারেন অথবা গুগলে যা সার্চ করতে পারেন সমস্যা নাই এখানে লিখতে পারেন ইউটিউবে এসে লিখতে পারেন বাংলা ধরেন website audit Bangla Bangla Bangla tutorial অথবা বাংলা লিখলে আপনি খুঁজে পাবেন বাংলা টিউটোরিয়াল চলে আসবে সমস্যা নাই তো দেখেন এখানে অনেক ভিডিও পাবেন এই একজনের ভিডিও পাবেন এখানে আরও পাকিস্তানি ভিডিও পাবেন এখানে এই যে একজন আছে মেয়ে তো আপনি এরকম অনেক ভিডিও পাবেন যেখান থেকে আপনি কয়েক মিনিটের ভিতরে ওয়েবসাইট অডিট কিভাবে করতে হয় এই সম্পর্কে আপনি একটা টিউটোরিয়াল পেয়ে যাবেন আর যদি আপনাদের তাদের কথা বুঝতে সমস্যা হয় যে আপনি তাদের কাছ থেকে বুঝতে পারতেছেন না তাহলে আমাকে বললেন সমস্যা নেই কমেন্ট বক্স খোলা আছে তো আমি এইগুলো নিয়ে টিউটোরিয়াল বানাবো খুব দ্রুতই তাহলে আমাদের এসিওর ফুল কোর্স আস্তে মানে আসতে চলেছে তো আমরা খুব শীঘ্রই আমরা এসিওর কোর্স লঞ্চ করে দিব মানে আমাদের ব্যাস রানিং আছে এই ব্যাসেরই ক্লাস খুব দ্রুত এসির ক্লাস শুরু হবে তাহলে আমরা চাচ্ছি যে ফুল টপিকটাই আপনাদের এখানে দিয়ে দিব যদি চান সমস্যা নাই হয়ে যাবে তো চাইলে আপনি এখান থেকেও দেখতে পারেন এখানে অনেক ভিডিও পাবেন ওয়েবসাইট অডিট কীভাবে করতে হয় ঠিক আছে তো এগুলো অনেক ভিডিও পাবেন তো যাই হোক একটা আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এবার আমি আরেকটা দেখাই সেটার নাম হচ্ছে XML XML site map XML site map এটা লেখে সার্চ করবেন এটাও এসির খুব একটা মানে পপুলার একটা সার্ভিস দেখেন এখানে টপ ডিলিভারি সেলার দিচ্ছে একশো বিরানব্বই তিরানব্বই আটান্ন চার চার বারো ষোলো চৌত্রিশ এখানে দেখেন অনেকে আছে এগুলো কাজ করতেছে এখানে দেখেন অফলাইন প্রতিযোগী কত আপনার অফলাইন প্রতিযোগী মাত্র দুশো আটচল্লিশ জন অফলাইনে এবং যদি আপনি অনলাইনে দেখেন তাহলে হয়তো দশ বারো জন পাওয়া যেতে পারে ওকে মাত্র তিরিশ জন সার্ভিস গিগ পাবলিশ করার প্রথম দিনে আপনার গিগ ফার্স্ট পজিশনে তো আপনি যদি এখানে নিয়মিত অ্যাক্টিভ থাকেন দেন কাজ করেন তাহলে কিন্তু আপনি অনায়াসে ফার্স্ট পজিশনে চলে আসতে পারবেন তাহলে আশা করি যে আপনি বিষয়টা বুঝতে পারছেন এখানে কি পরিমাণ কাজ আছে এবং কি পরিমাণ এখানে সার্ভিস <laughs> কম্পিটিশন লো আপনি যদি একজন গ্রাফিক ডিজাইন হয়ে থাকেন বা ওয়েব ডেভেলপমেন্ট হয়ে তাহলে তাহলে দেখতে পারবেন যে ওইখানে কী পরিমাণ চাহিদা এক লাখ দুই লাখ আপনার প্রতিযোগী তাহলে আশা করি যে আপনি বুঝতে পারছেন যে এখানে চাহিদাটা কীরকম আছে তো এটা ফাইবার সোর্স করে ফেলছে এই সার্ভিসটা আমরা যদি এই একজনকে দেখি এক্সামের সাইট ম্যাপ কীভাবে তৈরি করে বা কাজ করতেছে দেখেন এটাও আছে এক্সামের সাইট ম্যাপ এবং রবোটিক রবোটস টিএক্সটি এটাও আপনি কাজ করতে পারেন এই দুইটাই দেখবো আমরা হ্যাঁ এটাও আমি কপি করি তো দেখেন তার তিনটা অর্ডার রানিং আছে পাঁচ ডলার পনেরো ডলার এবং তিরিশ ডলার নিতেছে তিনি কিন্তু এইটা করে মোটামুটি একশো তিরানব্বইটা অর্ডার কমপ্লিট করছে আর সার্ভিস সংখ্যা খুবই কম মাত্র আপনার প্রতিযোগী তিরিশ জন অফ অনলাইনে উনত্রিশ জন দেখেন একজন কমে গেছে তো আশা করি যে আপনি এই কাজটা অনায়াসে দিতে পারেন এবং খুব সহজে ইনকাম করতে পারেন এবার আসি হচ্ছে এক্সেমেল এক্সেমেল সাইট ম্যাপ দেখালাম এবার আমি দেখাবো রবোটিক টিএক্সটি এটা সার্চ করতে পারেন এটাও সেম দুশো জন আপনার প্রতি দুশো একজন প্রতিযোগী এবং আপনার প্রতিযোগী অনলাইনে ধরেন বাইশজন আপনি এই সার্ভিসটা কিন্তু অনায়াসে দিতে পারেন ঠিক আছে এখানে মোটামুটি আছে তো আপনি এই কাজগুলো যারা ওয়েবসাইটের ওয়েবসাইট তৈরি করে যাদের এসিও দরকার পড়ে তারা এগুলো করায় হ্যাঁ আপনি টোটাল এসিও সার্ভিসের ভিতরে এগুলো দিতে পারেন এটা খুবই ভালো সার্ভিস আমি মনে করি এরপরে যদি আপনাদেরকে দেখায় সবথেকে বেস্ট যদি আমি বলি সেটার নাম হচ্ছে দুইটা টুলসের জাস্ট দুইটা টুলসের কাজ শিখবেন আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন খুবই ভালো টাকা ঠিক আছে মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কামাই করতে পারবেন আজকে গিক পাবলিশ করে যে কালকে থেকে কামাই করবেন এরকম না সময় লাগবে তো আপনি লিখতে পারেন ওয়েস্ট এসিও e এটা মূলত প্রেস ওয়েবসাইটের একটা ইনের মাধ্যমে আপনি তার কন্টেন্ট এবং ওয়েবসাইটের পেজগুলো এসিও করে দিবেন হ্যাঁ তো এটা খুব যে কষ্টের কাজ না আপনি যদি ওয়েস্ট এসিও বাংলা টিউটোরিয়াল লেখেন আপনি হাজার হাজার ভিডিও পাবেন যারা এই কাজগুলো শিখাইতেছে হ্যাঁ শিখাইছে আমাদেরও অনেক ভিডিও আছে চাইলে ওইটাও দেখতে পারেন তো এখানে দেখেন এটা লেখে আপনি যদি সার্চ করেন তাহলেও দেখবেন যে অনেক ভিডিও পাবেন যে ওয়েস্ট এসিও প্লাগ ইন কীভাবে সেট করতে হয় এবং কীভাবে এসিও করতে হয় এগুলো সমস্ত কিছু পেয়ে যাবেন ইউটিউবে অনেক ভিডিও আছে আপনি চাইলে এখান থেকে দেখে শিখতে পারেন হ্যাঁ তো এখানে দেখেন মাত্র আপনার প্রতিযোগী দুই হাজার কিন্তু এখানে সার্ভিস প্রচুর চাহিদা মানে কাজও যেরকম পাচ্ছে এবং সার্ভিসের মানে সংখ্যাও অনেক বেশি ধরতে গেলে দুই হাজার এটা কিন্তু প্রতিযোগী না আপনি যদি অনলাইনে দেখেন তাহলে দেখতে পারবেন যে আপনার প্রতিযোগী দুইশো চোদ্দো জন এটা মানে গিগ পাবলিশ করার এক থেকে পনেরো দিনের ভিতরে আপনার গিগ ফার্স্ট পজিশনে চলে আসবে সেকেন্ড পজিশন থার্ড পজিশনে থাকবে মাস বি মাস বি আমি বলে দিতে পারি থাকবেই তাহলে আপনি কিন্তু এই সার্ভিসটা শিখে অনায়াসে ইনকাম করতে পারেন এটা কিন্তু সব থেকে ভালো একটা সার্ভিস আর এই সার্ভিসটা আপনি সারা জীবন খাইতে পারবেন এসিওর কাজগুলো প্রতিটাই সারা জীবন খাইতে পারবেন তো এই কাজটা আপনি একটা ক্লায়েন্টের অনেক কাজ করতে হয় হ্যাঁ একটা ক্লায়েন্ট আপনাকে যদি একটা কাজ সন্তুষ্ট করাইতে পারেন একটা কাজে তাহলে আপনি দেখা যাবে যে আরও অনেক কাজ পাবেন তার কাছ থেকে তো আপনি এই কাজটা শিখে অনায়াসে কিন্তু এখানে কাজগুলো করতে পারেন দেখেন এই একজন পঞ্চাশ ডলার করে নিতেছে বুঝছেন পাঁচশোটা কাজ কমপ্লিট করে ফেলছে টপ লিডের সেলার বর্তমানে একটা অর্ডার রানিং আছে তো এরকম অনেক পাবেন যেখানে প্রচুর কাজ করতেছে প্রচুর ডেলি অর্ডার পড়তেছে হ্যাঁ ডেলি অর্ডার পড়তেছে এই একজনের অর্ডার করতেছে তো আপনি টুকটাক করে এখান থেকে ভালো টাকা আর্ন করতে পারেন আর এটা খুবই ভালো সার্ভিস সত্তর ডলার করে নিচ্ছে দেখছেন প্যাকেজের মূল্যটা অনেক হাই তো তিনটা অর্ডার রানিং আছে তো আপনি চাইলে এই সার্ভিসটা দিতে পারেন এই একটা আরেকটা আছে এটার মতোই আরেকটা টুলস আছে নাম হচ্ছে র্যাঙ্ক র্যাঙ্ক ম্যাথ এসিও এটাও একটা ব্লাগিন একটা প্লাগ ইনের কাজ না আর কিছু লাগবে না র্যাঙ্ক ম্যাথ এসিও এটা লেখে সার্চ করতে পারেন এগুলো সবই অন অন পেজ এসিওর একটা পার্ট এটার তেইশশো সার্ভিস আপনার মানে তেইশশো ষাটটা আপনার প্রতিযোগী এবং যদি আপনি অফলাইনে দেখেন তাহলে আপনার হয়তো দুইশো তিনশো প্রতিযোগী হবে তিনশো ষোলোটা প্রতিযোগী আপনার মানে প্রতিযোগী আপনার সার্ভিস তো আপনি চাইলে এই সার্ভিসটাও শিখতে পারেন যেহেতু আপনার প্রতিযোগী অফ অফলাইনে এবং অনলাইনে তো আপনি চাইলে এই কাজটা শিখে অনায়াসে কিন্তু ইনকাম করতে পারেন আর এই কাজটা খুব একটা কঠিন কাজ না জাস্ট আপনি শুধু বেসিকটা শিখবেন তাহলে হয়ে যাবে আপনি এই কাজটা অনায়াসে করতে পারেন আশা করি যে আপনারা এইগুলো সার্ভিস যে কোনো একটা সার্ভিস নিয়ে আপনারা কাজ করতে পারেন যদি আমার আমাকে বলেন যে ভাই আপনি কোনটা পছন্দ করে দেন তাহলে আমি বলবো র্যাঙ্ক ম্যাথ এবং ওয়েস্ট এসিও e এই দুইটা সার্ভিস নিয়ে এগোতে পারেন আর বাকিগুলো রাখতে পারেন আপনার প্রায় মানে প্যাকেজের ওইখানে ঠিক আছে কিন্তু এই দুইটা খুবই ভালো একটা সার্ভিস তারপরে যদি আপনাদের এসিওর কোনো ই লাগে এসিওর অনেক কাজ থাকে আমি আপাতত পাঁচটা দেখাইলাম আরও অনেক কাজ আছে যেমন এই profile backlink on page off page SEO total service তারপরে মনে করেন অনেক কাজ আছে এসিও ঠিক আছে profile backlink do follow backlink guest posting forum posting article submission তারপরে ইমেজ সাবমিশন এরকম অনেক কাজ আছে হ্যাঁ তো আশা করি যে আপনি বিষয়গুলো বুঝতে পারতেছেন তো আপনি চাইলে এটা দিয়ে অনায়াসে কাজ করতে পারেন একটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ আর একটা হচ্ছে ওয়াইস টেসিও ঠিক আছে এই দুইটার ভিডিও দেখলে আপনি পেয়ে যাবেন এগুলোর ভিডিও অ্যাভেলেবল আছে ইউটিউবে একটা ভিডিও দেখলে আপনি ইনকামের সোর্স বের করতে পারবেন আশা করি তো আবার এটা যদি বলেন যে কীভাবে গিক পাবলিশ করব অনেকেই আছে যারা এটার উপর গিক পাবলিশ করছে যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট তো আসেই ঠিক আছে তাহলে এইগুলোর উপরে গিক বানানোর ট্রাই করব তো আপনাদের দেখেন এখানে অনেকেই আছে এইগুলো সার্ভিসগুলো দিতেছে কীভাবে এগুলো কাজ করে হ্যাঁ তো আশা করি যে আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো যারা এসিও নিয়ে কাজ করতে চাচ্ছেন যদি চান এগুলো সার্ভিস আপনার গিক হিসেবে রাখতে পারেন এবং আমি মনে করি এটা আপনাদের জন্য বেটার হবে আর আশা করি যে আজকের ক্লাসটা মোটামুটি আপনাদের কাজে লাগবে যদি আপনারা এসিওর কাজগুলো করতে চান এখানে যে কোনো একটা গিক আপনি ফাইন্ড আউট করতে পারেন অথবা সবগুলো নিয়েই কাজ করতে পারেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ